সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি আয়োজিত বৈশাখী মেলা চোদ্দশো বিশ উনিশ মে রবিবার দুই হাজার তেরো স্থান আলতে কাজেরনে জয়িক হাউস কাননে গাছের জুরিক সুইজারল্যান্ড আপনাদের মন মাথাতে আসছে আমি সামিনা চৌধুরী আসছি আপনাদের কিছু গান শোনাতে জুরিকে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি আয়োজন আমি এসআইটি আপনাদের সাথে দেখা হচ্ছে উনিশ তারিখ মে মাসের সুইজারল্যান্ডে জুরিকে প্রিয় দর্শক বৃন্দ আমি Nancy Swiss Bangladesh united community আয়োজিত বৈশাখী মেলায় আপনারা সকলে আমন্ত্রিত আমন্ত্রণে সেলিম দুলাল সভাপতি মুন্সি মিজানুর রহমান সাধারণ সম্পাদক